আমি doctor Tusharkanti Ghosh founder director of the Ghosh Kandi Foundation সল্লেক আমি আজকে আপনাকে ওটোস্ক্লোরোসিস অবলিক স্টেপিডোডামি নিয়ে কতগুলো কথা বলবো ওটোস্ক্লোরোসিস অদ্ভুত ধরনের রোগ অনেক সময় বিক্রি বলা হয় ইডিওপ্যাথিক অজানা কারণে হতে পারে মানে ওটোস্কোস হচ্ছে কানের যে তিনটে হাড় থাকে তার তিন নম্বর হাড়টা বেসিক্যালি ফিক্সড হয়ে যায় তো অনেকে বলে হার বড় হয়ে গেছে অনেক সময় রোগীরা এসে বলে ডাক্তার বলেছে হার বড় হয়ে গেছে হার ঠিক বড় বলতে পারেন হারটা বড় ফিক্সড বেসিক্যালি হচ্ছে হার বড় হয়ে যাওয়ার কথাটা বলতে পারেন মানে মুভমেন্ট নেই বেসিক্যালি মুভমেন্ট হচ্ছে না আপনাদের দেখাবো মুভমেন্ট হচ্ছে না কীরকম এবার কি হচ্ছে আমাদের এই সাউন্ডটা কানের বাইরে থেকে যাচ্ছে এই সাউন্ডটাকে অসিকেলের মধ্যে ধাক্কা লাগছে সেইটা সাউন্ড ওয়েভটা গিয়ে আপনাকে সাউন্ড ক্রিয়েট করে ভাইব্রেশনটা পৌঁছে দিচ্ছে ইনার ইয়ারে সেই ইনার ইয়ারে ভাইব্রেশনটা অন্যান্য পদ্ধতির মাধ্যমে আপনাকে শুনতে সাহায্য করছে ব্রেন দিয়ে তো আপনি যদি ভাবুন এই কানের পর্দায় ধাক্কা লাগলো সাউন্ডটা আপনি ভাবুন এখানে পর্দায় ধাক্কা মারছে তারপরে তিনটে হার আছে এক দুই তিন এটা হচ্ছে ওটোস্ক্লোসিস এই রোগটা হচ্ছে স্টেপিস এখানে একটা হাড়টা বোন থাকে এটা স্টেপিস বন তো সেই আলটিমেট ম্যালিয়াস ইনকা স্টেপিস এই তিনটে বোন দিয়ে গিয়ে আপনার ইনার ইয়ারে যাচ্ছে এই ভাইব্রেশন সাউন্ডটা সেখান থেকে গিয়ে আলটিমেট আপনার ককলিয়া দিয়ে গিয়ে অডিটরি নার্ভ থেকে ব্রেনে শুনতে সাহায্য করছে তাহলে ভাবুন এখানে যদি আপনার কোনোভাবে আপনি ব্লক করে দেন ফিক্স করে দেন তাহলে এই সাউন্ডটাকে পৌঁছাচ্ছে না কিন্তু আপনার নার্ভ ঠিক আছে তারপরে আমরা কীভাবে বুঝতে পারি আমরা দেখি এখান দিয়ে পেশেন্টটি কম শুনছে রোগী কম শুনছে আর এখানে কাজ করলে কিন্তু ভালো শুনছে তার মানে হচ্ছে এর নার্ভটা ঠিক আছে এদিকে সাউন্ডটা কম যাচ্ছে তারপরে মানে হাটটা ফিক্স তাহলে কি ট্রিটমেন্ট হওয়া উচিত হাটটা পাল্টে দেওয়া উচিত এইবার দেখুন বিভিন্ন এটা নিয়েই সমস্যা এই সিম্পল ব্যাপারটা হার পাল্টে যায় হার পাল্টানোর ব্যাপারে অনেক অনেক যুক্তি অনেক লজিক আছে হার পাল্টানো এই অসুবিধে এই নার্ভ লস হয়ে যায় অমুক হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে কি গত আঠারো বছর ধরে একটা পেশেন্টেরও নার্ভ লস আমি দেখি না কারণ যদি সত্যিকারে যদি আপনি ওটোস্কোলোসিস ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করা কীরকম তাহলে আপনার কী ট্রিটমেন্ট হইল আপনি ভক্ত বলছেন না আমি এটা পাল্টাবো না তাহলে কী হতে পারে আচ্ছা প্রথমত পেশেন্টের কমপ্লেন্ট কী হতে পারে আপনি দেখবেন কানের পর্দার কোনো পুজ নেই অথচ পেশেন্ট কম শোনে পেশেন্ট কম শুনছে এবং ইয়াং এজি অনেক সময় বয়স্ক মানুষদের নার্ভ লসে হয় কিন্তু ইয়াং এজি এরা কম শোনে অথচ কানে ফুটো নেই অথচ কানে কোনো রোগ নেই কানে কোনো রস বেরোয় না অথচ কম শুনছে তারপরে আপনাকে ভাবতে হবে একটা মাথায় রাখতে হবে যে ওটোস্টোস হতে পারে এবার যদি আপনি ভাবেন যে পর্দা ঠিক আছে বুঝ পড়ে না এমন তো হতে পারে যে কানের ভিতরে সর্দি করলেও কম শোনে হ্যাঁ সেটা হতে পারে তাতে কি তার সর্দি লাগা ঠান্ডা লাগা একটা কানে ভারী হয়ে যাওয়া এইসব প্রবলেম নিয়েও সে বিজয় করতে পারে তার মানে আমরা কানের পর্দা দেখে বলতে পারবো যে কানের ভিতরে সর্দি রয়েছে তাহলে ওটা আলাদা ট্রিটমেন্ট এছাড়া কতগুলো টেস্ট আছে অডিওমেট্রি টেম্পারমেট্রি বলে যেগুলো টেস্ট আছে সেই টেস্টও আমরা দেখেও কন্ডাক্টিভ লস আছে কতটা সেই দেখেও কিছুটা বুঝতে পেরে যায় কীরকম কার বসছে সুতরাং কানের পর্দা ইন্ট্যাক্ট থাকবে কানের ভিতরে সর্দি করেও কানে কম শুনতে পারে কিন্তু সেটা টেম্পোরারি সুতরাং আপনি যদি ভাবেন দশ বছর ধরে পাঁচ চার বছর ধরে কানে শুনছে না আর কানে চার বছর ধরে সর্দি জমে আছে সেটা খুব আনলাইকলি তার সর্দি নয় বেড়ে যেত নয় কানটা খারাপ হয়ে যেত অন্য আরও বেড়ে যেত নয় ট্রিটমেন্টটা ঠিক হয়ে যেত সর্দি তো কাছে এমনি ঠিক হয়ে যায় সুতরাং হার ফিক্সটা কথাটা আপনার মাথায় রাখতে হবে আপনার সেইভাবে ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে ইন্টারাক্টরকে বুঝতে হবে যে কি আপনি একটু কম শুনছেন একটু অডিমিটি করে নিলেন দিয়ে মেশিন লাগিয়ে নিতে বললো না এটা একদমই ঠিক না তার কারণ আপনাকে জানুন আর কোনো ট্রিটমেন্ট আছে কিনা ওটোস্কোসি ট্রিটমেন্ট কিন্তু মেন ট্রিটমেন্ট কিন্তু স্টেপিডোটমি সার্জারি স্টেপিডোটমি সার্জারি কারণ স্টেপিস চেঞ্জ করে কিন্তু অত্যন্ত ভালো ন্যাচারাল হিয়ারিং হবে আপনি কোনোদিন ন্যাচারাল হিয়ারিং অন্য কোনো কিছুতে পেতে পারেন না এক্সেপ্ট স্টেপিস সার্জারি আপনি হিয়ারিংয়ে লাগাবেন হিয়ারিংয়ের তো তার একটা টিউনিং করতে হবে মাঝে মাঝে তার ডিটোরেট করবে আপনার রোগটা রয়ে গেল তার মানে সেই রোগটা থেকে আপনাকে কি হবে টিনিটাস হবে টিনিটাস সাউন্ড তৈরি হবে এখান থেকে একটা টক্সিন প্রোডাকশন তৈরি হবে তার অনেক সময় নার্ভ লস হতে পারে এমনিতেও ধীরে ধীরে তার মানে নার্ভ লস হবে টিনিটাস শব্দ হবে অন্যান্য প্রবলেম ক্রিয়েট করবে তার মানে রোগ আপনি মুক্ত করলেন না আপনি কি ধামাচাপা দিয়ে রাখলেন রোগটাকে দিয়ে কানের বাইরে কি করছেন একটা মেশিন লাগিয়ে দিয়ে অ্যাম্প্লিফায়ার সাউন্ড দিয়ে শুনছেন কাজ চলবে ডেফিনেটলি কাজ চলবে শুনতেই পারেন কিন্তু মনে রাখুন আপনার রোগটা কিন্তু বাড়বে তার মানে হেয়ারিং এর বাড়াতে হবে পাওয়ার এবং কি হচ্ছে হিয়ারিং এটা অনেক ঝামেলা আপনাকে বাইরে থেকে পড়তে হবে হিয়ারিং সেলফ ক্রিয়েট করবে প্রবলেম একটা মাঝে মাঝে খারাপ হবে আসতে হবে লেগেই থাকতে হবে সমস্যা কিন্তু ন্যাচারাল হিয়ারিং এখানে কি একবার যদি পিস্টন চেঞ্জ করে দেওয়া হয় তাহলে হোল লাইফের জন্য আপনাকে আর ভাবতে হবে না এবং আপনি অবাক হয়ে যাবেন যদি এই সার্জারিটা ভালো করার জন্য মেইন বেসিক কি লাগে আপনার ম্যানুপুলেশন কম লাগবে আমরা এমন একটা টেকনিক করি যাতে হাড়ে খুব একটা টাচই করি না শুধুমাত্র সব ইনট্যাক্ট অবস্থা আমি বলি all intact do everything before everything মানে সব কিছু করে নিন তারপরে আপনি দুটো পা ভেঙে দিন তার মানে সব কিছু আপনি জাস্ট প্রথমেই আপনি পিছনটাকে বসিয়ে নিন তারপরে আস্তে আস্তে করে সামনের পা পিছনের পাটা ভেঙে দিই তাহলে সব ইনট্যাক্ট অবস্থা রয়ে গেল আমি কিন্তু বেশি কিছু টাচ করবো না ম্যানিপুলেশন করবো তার নার্ভ লস হলো না বেশি কিন্তু সঙ্গে সঙ্গে ভালো শোনে এবারে এই যে হা এখানে ম্যালিয়েশন মারাচ্ছি ইনকাস ইনকাস স্লিপিসের কিন্তু মুভমেন্ট নেই ফিক্সড হয়ে গেল হার কিন্তু বেড়ে যাচ্ছে কতটা ভুল বলে তো হারটা ফিক্সড হয়ে গেল মুভমেন্ট নেই তো আমরা কি করছি যেখানে রিস্ক এমন কাজ করি না পুরোটা রিমুভ করে ফুটো করার চেষ্টাই করি না আমি কেউ রিভার্স করি মানে কিরকম আগে ফুটো করে নিই আগে ফুটো করে নিই তাহলে একদম ইনটেক্ট অবস্থা ঘুরে গেল তারপরে পিস্টন বসে it's very simple simple place the piston তারপরে কি করছি স্কিটার বলে একটা যন্ত্র ব্যবহার করি যাতে একদম ফাইন ড্রিলিং সিস্টেম জাস্ট এটা রিমুভ করে দিই পোস্টার রিমুভ করে দিই তারপরে অ্যান্টিয়েটার আস্তে করে অ্যান্টিয়েট রিমুভ করে দিলাম তাহলে তারপরে কি হলো আপনার সঙ্গে সঙ্গে মুভমেন্ট ছিল আগে মুভমেন্ট হচ্ছে না মুভমেন্ট হচ্ছে মুভমেন্ট অফ দি তার মানে সঙ্গে সঙ্গে ওটি টেবিলের পেশেন্ট শুনতে পায় পরে পেশেন্ট সব ক্লিয়ারলি শোনে বলুন অপারেশন করে হ্যাঁ, তাহলে পেশেন্ট কিন্তু অপারেশনের পরে অত্যন্ত ভালো শোনে এমনও প্রচুর পেশেন্ট আছে যারা বিভিন্ন বড় বড় জায়গায় গেছিল চেন্নাই অমুক তমুক গিয়ে করে এসছে বা করতে পারেনি বলেছে না এটা করা যাবে না বলেছে অনেক পেশেন্টে আমরা করি দেখেছি এবং রেকর্ড আছে ডকুমেন্ট আছে কখনো যদি সাক্ষাতে দেখা হয় আর দেখিয়ে দেবো যে এরকমভাবে ফেলিওর নোট আছে এমনকি দুদিন এই কয়েকদিন আগে ম্যানচেস্টার থেকে এরকম ফেলিওর নোট আছে আমার কাছে পেপার পেপার আছে তার ডকুমেন্টেড যে ম্যানচেস্টার থেকে করে এসছে কিন্তু আলটিমেট ভয়ে করা যায়নি ওই ওই রকম বলছে পেশেন্ট নন কোঅপারেটিভ কিন্তু বেসিক্যালি যদি আপনি টেকনিকটা ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু স্টেপিস অপারেশনে অত্যন্ত ভালো রেজাল্ট মানে ওটোস্ক্রোসিসের স্টেপিনোমিজের সার্জারি এখানে আমরা শোষ শব্দ কানে শব্দ বা আপনার যে শোনা কম সব সমস্যার সমাধান হতে পারে সুতরাং আপনি ব্যাপারটা যা করুন বুঝুন ব্যাপারটা যে ওটোস্ক্রোসিস মানে যে লস্ট নয় ওটোস্কোল মানে কানে মেশিন নয় অপারেশন করে অত্যন্ত ভালো করে আপনার চিকিৎসা করা যেতে পারে যদি আপনি সঠিকভাবে ব্যাপারটা মূল্যায়ন করেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল